চৈত্র মাসের পাট চাষে করণীয় কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি বিশ্বব্যাপী বাংলাদেশের অন্যতম কৃষিজাত অর্থকারী ফসল পাট একে স্বর্ণসূত্র বা সোনালি আঁশ বলা হয় বাংলাদেশ মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চল তাই এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ আর এই জলবায়ু পাট চাষের জন্য খুবই উপযোগী বাংলাদেশে প্রায় সব জেলাতেই কম বেশি পাট উৎপন্ন হয় তবে উৎকৃষ্ট মানের পাট পাওয়া যায় ঢাকা ময়মনসিংহ পাবনা কুমিল্লা ফরিদপুর ও রাজশাহী অঞ্চলে চৈত্র মাসের শেষ পর্যন্ত পাটের বীজ বপন করা যায় পাট চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করে আড়াআড়িভাবে পাঁচ বাই ছয়টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে পাটের ভালো জাতগুলো হলো ও নয় আট নয় সাত বিজে আই তোষা পাট চার বিজে আই তোষা পাট পাঁচ বিজে আর আই তোষা পাট ছয় বিজে আর আই দেশি পাট পাঁচ বিজে আর আই দেশি পাট ছয় বিজে আর আই দেশি পাট সাত বিজে আর আই দেশি পাট আট ও এম এক সিসি পঁয়তাল্লিশ বিজেসি সাত তিন সাত শূন্য সিভিএল এক এইচ সি পঁচানব্বই এইচ এস চব্বিশ ইত্যাদি ভালো ফলনের জন্য শতাংশ প্রতি তিনশো গ্রাম ইউরিয়া ছয়শো গ্রাম টিএসপি একশো গ্রাম এওপি সার শেষ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে জমিতে সালফার ও জিঙ্কের অভাব থাকলে জমিতে সার দেওয়ার সময় চারশো গ্রাম জিপসাম ও বিশ গ্রাম দস্তা সার দিতে হবে চারা গজানোর পনেরো থেকে বিশ দিন পর শতাংশ প্রতি তিনশো গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এর ৩০ থেকে চল্লিশ দিন পর দ্বিতীয়বারের মতো শতাংশ প্রতি তিনশো গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে সারিতে বুনতে প্রতি শতাংশে সতেরো থেকে ২০ গ্রাম বীজ প্রয়োজন হয় তবে ছিটিয়ে বুনলে প্রয়োজন হয় পঁচিশ থেকে ৩০ গ্রাম বীজ জমিতে শাড়ি থেকে শাড়ির দূরত্ব তিরিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব সাত থেকে দশ সেন্টিমিটার রাখা ভালো এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন কৃষি উপজেলা অফিস অথবা ফোন করুন কৃষি কল সেন্টার এক ছয় এক দুই তিন নম্বরে ধন্যবাদ